তো বলতেছিলাম আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তার দিনকে পূর্ণাঙ্গ করেছেন কি করেছেন ভুলে গেছে আগের আলোচনা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তার দিনকে কামেল করেছেন কি করেছেন নবীর মাধ্যমে দিন কামেল হতে গিয়ে আমাদের নবীর রাস্তায় কাটা বিছানো হয়েছে এই দিন কামেল হতে গিয়ে আমাদের নবীর উপরে ওটের নারী ভুড়ি নিক্ষিপ্ত করা হয়েছে এই দিন কামেল হতে গিয়ে আমাদের নবীর কন্যা অমনে কুলসুম রুকাইয়াকে ওতবা ওতাইবা কর্তৃক তালাক প্রাপ্তা হতে হয়েছে এই দিন কামেল হতে গিয়ে আমাদের নবীকে তাইফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হতে হয়েছে এই দিন পূর্ণাঙ্গ হতে গিয়ে আমাদের নবীকে উহুদ প্রান্তরে তার দন্দান মোবারক শহীদ করতে হয়েছে এই ঋণ কামেল হতে গিয়ে আমাদের নবীকে শিয়াবে আবি তালেবে তিন তিনটি বছর কারারুদ্ধ হয়ে বন্দী জীবন কাটাতে হয়েছে এই দিন কামান হতে গিয়ে আমাদের নবীকে নিজের বাড়ি ছেড়ে নিজের ঘর ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে এক নম্বর জিনিস শিখলাম নবীর মাধ্যমে আল্লাহ দিনকে পূর্ণাঙ্গ করেছেন কি করেছেন কন্যা কন্যা কি করেছেন আমি আমার আলোচনা এখন শুরু করিনি আমি আমার আলোচনার পিলার গাঁটতেছি পিলার পিলার বুঝে ব্যাপার পিলার যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং দুর্বল থাকে না মজবুত হয় মজবুত হয় এই জন্য পিলারটা ভালো করে গাঁটতেছি ভালো করে গাড়েন বুঝেন নদীর মাধ্যমে যদি প্রবাহ হয়ে গেল বুঝেন আপনাদের এই বিরাশি করে কথার কথা ঢাকা থেকে অনেক দামি দামি কিছু মাল আসে কার্গো বুঝাই করে ট্রাক বুঝাই করে আপনারা কাছে গিয়ে উকি দিয়ে দেখলেন মালগুলো সব কামাল মালগুলো সব কি আমাকে বলেন তো মাল তো সব কামাল এখন এই কামেল মালগুলোকে যদি এই গুড়ে ময়দান এই মাঠে ফেলে রাখেন তাহলে কামেল জিনিসগুলো থাকবে না নষ্ট হয়ে যাবে কঠিন লাগছে কথা তাহলে কি করতে হবে এই কামেল মাল মালগুলোকে কোন ভালো জায়গায় নিয়ে আশ্রয় দিতে হবে বুঝেন ভালো জায়গায় নিয়ে রাখতে হবে বুঝেন বুঝেন নবীর মাধ্যমে দিন তো পূর্ণাঙ্গ হয়ে গেছে নবীর মাধ্যমে দিন তো কামেল হয়ে গেছে এবার দুই নম্বর কাজ দরকার সেই দুই নম্বর কাজ হলো ওই কামেল দিনটাকে এবার আশ্রয় দেওয়া দরকার কি দেওয়া দরকার এই কামেল দিনকে সর্বপ্রথম কারা আশ্রয় দিয়েছেন সর্বপ্রথম আশ্রয় দিয়েছেন সাহবাই কাম বলে না কারা আশ্রয় দিয়েছেন এই কামেল দিনটাকে মক্কার মুশ্রেকরা আবু জাহান আবুল হাবারা ঘাড় হাতটা ধরে বের করে দিতে চেয়েছে আর আল্লাহর বকর ওমর ওসমানরা নিজের বুকটা উদার করে দিয়ে ওই কামের দিনকে আশ্রয় দিয়েছেন আশ্রয় কেন দিয়েছেন বুঝেন সংক্ষেপ করতেছি এই কামেল দিনকে সাহাবিরা আশ্রয় দিয়েছেন সাহাবিরা এই কামেল দিনটাকে আশ্রয় দিতে গিয়ে জায়গা দিতে গিয়ে হজরতের সুমাইয়াকে দুই টুকরা করে দেওয়া হয়েছে তবু সাহাবিরা এই কামেল দিনটাকে তার ঘরে আশ্রয় দিয়েছেন তার অন্তরে আশ্রয় দিয়েছেন হাজরতে খাব্বাব এর উপরে পাথর চাপনা হয়েছে তবু তাহানিয়া এই দিন তাকে তার হৃদয়ের ভিতরে তার অন্তপুরে আশ্রয় দিয়েছেন হজরতে বেলালকে জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে স্যাচরানো হয়েছে তবু সাহাবিরা এই দিনটাকে আশ্রয় দিয়েছেন হজরতে হামজাকে টুকরা টুকরা করে বারো টুকরা করে উহুদের উপত্যকায় বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে তবু সাহাবিরা এই দিনটাকে আশ্রয় দিয়েছেন হজরতে লবিনার শরীরের চামড়া উপরে করা হয়েছে তবু সাহাবিরা এই দিনটাকে আশ্রয় দিয়েছেন হজরতে জুরাইরার দুই চোখ অন্ধ করে দেওয়া হয়েছে তবু সাহাবিরা এই দিনটাকে আশ্রয় দিয়েছেন এইভাবে নবীর জীবদ্দশায় বদর পান করে চোদ্দ জন সাহাবি নিজের স্ত্রীকে বিধবা হতে দিয়ে এই দিনটাকে আশ্রয় দিয়েছেন বহুত প্রান্তরে সত্তর জন সাহাবি নিজের শরীর থেকে গলাটা আলাদা হতে দিয়ে এই দিনটাকে আশ্রয় দিয়েছেন হুনাইন করে উনিশ জন সাহাবি নিজের শরীরের তাজা খুন এই জমিনে ঢেলে দিয়ে এই দিনটাকে আশ্রয় দিয়েছেন বীরে মাওনায় দশ জন তাহারি নিজের সন্তান এতিম বদি দিয়ে এই দিনটাকে আশ্রয় দিয়েছেন বনি লেহিয়ানে সাতষট্টি জন সাহাবি নিজেকে জবাই হতে দিয়ে এই দিনটাকে আশ্রয় দিয়েছেন নবীর জীবদ্দশায় শত ছাপ্পান্ন জন তাহারি নিজের পরিবার ছেড়ে দিয়ে নিজের ঘর ছেড়ে দিয়ে নিজের সমাজ ছেড়ে দিয়ে নিজের বৃত্ত বৈভব ঐশ্বর্য ক্ষমতা পদ পদবী সব কিছু উৎসর্গ করে দিয়ে নবীর উপরে কুরবান হওয়া দিনটা এই সাহাবাই কেরাম সর্বপ্রথম আশ্রয় দিয়েছেন কারা আশ্রয় দিয়েছে আমরা আশ্রয় দিয়েছি কারা এই সাহাবিরা যদি মার খেয়ে খেয়ে হুদাই পাসুহামির মতো নিক্ষিপ্ত হয়ে হজরতে সুবাইব বিন আদির মতো পাশে কাষ্টে ঝুলে ঝুলে যদি সাহাবিরা এই দিনটা আশ্রয় না দিতেন তাহলে হয়তো বা আমাদের এই বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতো না আর ইসলাম না আসলে এখন তো মৃত্যুর পরে জানাবা হয় আতর গোলাপ লাগানো হয় গোসল দিয়ে আমাকে কবর রাখবে আর ইসলাম না আসলে আমাকেও হিন্দুদের মতো শ্মশান ঘাটে নিয়ে পড়ানো হইত তাহলে এই দিন পেয়েছি কার বরকতে আর আসতে বলেন আরে কার বরকতে সাহবাই কেরাম এই দিনটাকে জায়গা দিয়ে আমল করেছেন আমল করেছেন আচ্ছা আমাকে বলেন তো সাহাবিরা এই দিনটা জায়গা দিয়ে আমল করে ঘরে বসেছিলেন না ওই দিনটা বুকে নিয়ে ছড়িয়ে পড়েছেন ঘুরিয়ে লাগতেছে কথা সাহাবিরা দিনটা নিয়ে ঘরে বসেছিলেন না ছড়িয়ে পড়েছেন কথা বুঝলেন ঘরে বসেছিলেন না ছড়িয়ে পড়েছেন সাহাবাই কেরাম এই দিনটি নিয়ে এমন ছড়িয়ে পড়েছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে এখন সাহাবিদের কবর পাওয়া যায় এই জন্য এক একজন সাহাবির কবর চীনের প্রাচীনের পাশে পাওয়া যায় কোন কোন সাহাবির কবর হজরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু কবর তুরস্কের ইস্তাম্বুল শহরে পাওয়া যায় কোন কোন সাহাবির কবর আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় কোন কোন সাহাবির কবর ফিনল্যান্ডের দ্বীপে পাওয়া যায় কারণ সাহাবিরা এই দিনটাকে নিয়ে ঘরে বসেছিলেন না পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন এই দিনটাকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য হজরতে আবু বকর সিদ্দিক রাজি জামানায় দেড় হাজার সাহাবি শাহাদ বরণ করেছেন এই দিনটাকে পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য হজরতে উমরে ফারুক রবি আল্লাহ কাহুর জামানায় চোদ্দ হাজার সাহাবি শাহরদ বরণ করেছেন এই দিন যাকে আমাদের দূরগুড়ায় এই ভারতের এই ভারতের এই সিংহল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হজরতে ওসমান জনি রবি জমানায় ষোলো হাজার সাহাবি ষোলো হাজার সাহাবি শাহাদতের পেয়ারা পান করেছেন এই দিনকে পৃথিবীর মনচিত্রের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য হজরতে আলী রবি আল্লাহ জামানায় পঁয়ত্রিশ হাজার সাহাবি এবং তাবেঈ শাহাদতের পেয়ালা পান করেছেন আমরা দুইটা কথা শিখলাম এক নাম্বার নবীর মাধ্যমে দিন পূর্ণ হয়েছে বলেন কি হয়েছে কষ্ট হয়েছে বলেন কি হয়েছে দুই নাম্বার কথা শিখলাম সাহাবিদের মাধ্যমে ওই দিন চাই ওই দিন চাই জায়গা পেয়ে ছড়িয়ে পড়েছে কন্যা কন্যা কি করেছে জায়গা পেয়ে জায়গা পেয়ে এতক্ষণের লম্বা কথা যদি বুঝেন তাহলে আমার সহজ একটা প্রশ্নের জবাব দিতে পারবেন আচ্ছা আমাকে বলেন তো সাহাবায় কাল যখন নবীর কাছ থেকে ওই পূর্ণাঙ্গ দিনটা নিয়ে সরিয়ে পড়তে লাগলো যাবার সময় যাবার সময় সাহাবিরা নবীর কাছ থেকে অজুর ফরস্তা নেই বুঝলে বলি না বুঝলে বলা দরকার নেই সাহাবিরা যখন নবীর কাছ থেকে কামের দিনটা তার এই বুকে নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়তে লাগলেন যাবার সময় সাহাবিরা নবীর কাছ থেকে অজুর তরিকা নেন নাই অজুবঙ্গের কারণ নেন নাই নামাজের ওয়াজিব নেন নাই নামাজের মুস্তাহাব নেন নাই নামাজ ভঙ্গের কারণ নেন নাই নিচের কি নেন নাই তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম সাহাবাই কালাম নবীর কাছ থেকে অজুর তরিকা গোসলের তরিকা নামাজের তরিকা হজের তরিকা জাকাতের তরিকা বিবাহের তরিকা তালাকের তরিকা ব্যবসার তরিকা বাণিজ্যের তরিকা পুরো জিন্দিগির সব মাসালাগুলো নবীর কাছ থেকে নিয়ে এই বুকে নিয়ে সাহাবিরা ছড়িয়ে পড়লেন সাহাবিরা সবাইকে বলুন তো এই সাহাবিরা কি কেমন পর্যন্ত থাকবেন সাহাবিরা আছেন সাহাবিরা কবরে গেলে নদীর দিন শেষ না কেমন পর্যন্ত থাকবে যদি আগের কথা বুঝেন এবার তিন নম্বর কথা বুঝবেন বুঝেন নবীর মাধ্যমে দিন তো পূর্ণ হয়ে গেল সাহাবিদের মাধ্যমে ওই দিনটা জায়গা পেয়ে সরিয়ে পড়লো এবার তিন নম্বর একটা কাজ করা দরকার তিন নম্বর কাজ সেই কাজটা হলো ওই যে সাহাবিরা নবীর কাছ থেকে অজু গুসলের তরিকা নিয়েছেন ওই মাতালাগুলো এবার তাহাবিদের কাছ থেকে নিয়ে নিয়ে এবার একত্র করা দরকার কি করা দরকার জমা করতে হবে তাজবিন করতে হবে সংকলিত করতে হবে লিখতে হবে যদি না লিখা হয় যদি সংরক্ষণ করা না হয় তাহলে পরবর্তী প্রজন্ম এসে সঠিকভাবে অর্জিতা করতে পারবে আল্লাহ কোনো নামাজ পড়তে পারবে কামের দিনটা মানতে পারবে এখন প্রশ্ন হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই কামের দিনটা কে একত্র করেছেন কে সংকলন করেছেন কে জমা করেছেন কে তাদবিন করেছেন প্রশ্ন হলো কে করেছেন এই কাজ উত্তর দেবার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবেন আমাদের এখানে দিনাজপুরের সবচেয়ে ছোট বড় কমে মাদ্রাসায় আগামীকাল সকালবেলা যাবে মাদ্রাসায় গিয়ে মক্তবে কান পাতবেন কান পেটে শুনবেন মক্তবের ছোট সাত আট বছরের বাচ্চা দেখবেন দাঁড়ায় সকালবেলা দাঁড়িয়ে বলে অজুর ফরজ জীবন শুনবেন আর বলে কি বলে না আপনি টাকা দেখবেন বাচ্চাটার বয়স সাত বছর আট বছর দশ বছর সাত আট বছর দশ বছরের বাচ্চা বাড়ি হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়েছে তাহলে এই নাবারেক ছেলেটা প্রথমে সুনাম বলেছে যে অজুর ফরজুর ফরজ কি আচ্ছা। এরপরে এই নাবালিক বাচ্চাটা ব্যক্তহীন ভাষায় পরিষ্কার শব্দে দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে হেডলাইন বলার পরে শিরোনাম বলার পরে এবার বলতে থাকে এক নম্বর সমস্ত মুখ ধৌত করা দুই নম্বর উভয় হাতের কোনই সহ ধৌত করা তিন নম্বর মাথার চার ভাগের এক ভাগ মশা করা চার নম্বর উভয় পায়ের টাকনু সহ ধোয়া জীবন আরে বলে কি বলে আচ্ছা আমাকে বলেন তো অজুর এই চারটা ফরজ না জানলে সঠিকভাবে অজু করা যাবে এখন যাবে এর মানে আপনি আলেম হন আর গায়রা আলেম আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন আমাদের সবার জন্যই এই অজুর চারটা ফরজ জানা জরুরি ফরজ জানা আচ্ছা। এখন প্রশ্ন হলো এই অজুর ফরজ আছে কোথায় আমাদের যে ইদানিং চার পাঁচ বছর ধরে কিছু নতুন নতুন দুস্থদের আবির্ভাব হয়েছে আমি আমার এই এক ঘন্টার বয়ানে যতবার দুস্ত বলব কি বলবো এস্তেলাহি শব্দের অর্থ না বুঝে নেন যদি আমি বলি দুস্তরা আর যদি বলি দোস্তরা তো আপনারা বুঝবেন আমি দুস্তরা বলে বুঝাচ্ছি যারা এই চার পাঁচ বছর ধরে নতুন করে মসজিদে গিয়া এমনি দুই পাঁচ ছড়ায় দাঁড়ায় বুকের উপর হাত বাঁধবে চিল্লায় আমিন বলে পেশাব করে ঢিলা দেয় না আর রমদান আসলেই আট টাকার তাড়াতাড়ি করে মসজিদ থেকে ভাগে আমি বলবে বুঝবেন তো তাদেরকে বলতেছি আমাদের দুস্থ দোস্তরা আপনাকে বলবে আচ্ছা আমাকে বলো তো কোরআন শরীফের তো বাংলা অনুবাদ পাওয়া যায় ওই পণ্ডিত আপনাকে বলবে আচ্ছা বলো তো বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা এমনকি সুনানে দারামি সুনানে দারা পত্নী এই সমস্ত হাদিসের কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায় যায় না ওই দোস্ত আপনাকে বলবে আচ্ছা কোরআনের অনুবাদ পাওয়া যায় হাদিসের বঙ্গানুবাদ পাওয়া যায় তাহলে কোরআন হাদিসের অনুবাদ থাকার পরেও আমি হুজুরের কাছে যাবো কেন হুজুরের কাছে কাজ করে বলুন ওই দুস্তারটাকে বলবে আচ্ছা কোরআনের বাংলা অনুবাদ আছে হাদিসের বাংলা অনুবাদ আছে এর পরেও আমি মাজাহাব মানুকেন মাজাহাব ওই পন্ডিত যদি থাকে আশেপাশে দাঁড়িয়ে নিয়ে আসে দুস্তরা আমি আসছি অবশ্যই আসবে দুস্তদেরকে পাইবে বলবেন তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই কোনো দুশ্মনী নেই তুমি আমার ভাই তুমি আমার তুমি তো দাবি করো বাংলানুবাদ পাইলে অনুবাদ পাইলে জিন্দগির সব মশলা পাওয়া যায় তোমার দান আমাদের কৌমি মাদ্রাসার মক্তবের ছেলেটা আমাকে অজুর ফরজের হেডলাইন করার পরে চারটা ফরজকে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট আকারে আমাকে জানিয়ে দিয়েছে এই ফরজগুলো না জানলে আমি নামাজ পড়তে পারবো না আমার অজু হবে না নামাজ না পড়তে পারলে আমার দুই আখেরাত ধ্বংস হয়ে যাবে তো পণ্ডিত তুমি তো আমার জিন্দিগির সব মাস কোরআন হাদিসের বাংলা অনুবাদ দেখে দেখিয়ে দিতে চাও তোমার দান ও তোমার সারা লাগবে না অন্তত ওজুর চারটা পরাজ শিরোনাম সহ এটা পরাজ দেখাতে হবে এটা পরাজ সুন্নত না ফরজ মুস্তাহাব না ফরজ ওয়াজিব না এরকম ডিটেক্ট করে যেমন মক্তবের ছেলে আমাকে ডিটেক্ট করে বলেছে পরিষ্কার শব্দে বলেছে এমন পরিষ্কার শব্দে কোরআন থেকে আমার অজুর ফরজগুলো দেখা ওগুলো কোরআনগুলো ওই পণ্ডিত কোরআনের বাংলা অনুবাদ লেখা আড়ালে গিয়া আপনাকে গালি দিয়া বলবে এই বেটা হানাফির বাচ্চা হানাফি হানাফির বাচ্চা গালি দিতে পারে উল্টে লোককেও দিতে পারে কিন্তু কোন লাভাবি পুরা তিরিশ পারা কোরআন কুড়িবার পরে শেষ করলেও অজুর চারটা ফরজ নির্দিষ্ট আকারে দেখাতে পারবে না পারবে না পারবে না এর মানে কি কোরআনে অজুর ফরজ নাই ইমানটা মজবুত করেন কোরআনে অবশ্যই অজুর ফরজ আছে অজুর ফরজ তবে শিরোনাম দেওয়া নাই কি দেওয়া নাই শিরোনাম দেওয়া কথা শিরোনাম দেওয়া কোরআনে অজুর ফরজ আছে কিন্তু ফরজ লেখা নাই ফরজ লেখা ওয়াজিব লেখা নাই শূন্যত লেখা নাই কিন্তু অজুর চারটা ফরজ আছে কিন্তু কোরআনে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া এখন মাধাবের ইমামরা কি করেছেন বুঝলেন মাধাবের ইমামরা তাকিয়ে দেখলেন কোরআনের আয়া ইদা কুমতুম ইলা সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين এই আয়াতে আল্লাহ অজুর চারটা ফরজ বলেছেন অজুর চারটা ফরজ আল্লাহ বলছেন কিন্তু শিরোনাম দেন নাই আল্লাহ বলেছেন নাম্বার দেন নাই আল্লাহ বলেছেন ফরজ এটা নির্দিষ্ট করেন নাই এখন মাঝাবের ইমামরা তাকায় দেখলেন আরে পৃথিবীর অধিকাংশ মানুষ তো এই আয়াতটা শুদ্ধ করে পড়তেই পারবে না পারে পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে পারে দিনাজপুরের মানুষ মনে হয় পারে অধিকাংশ মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে অধিকাংশ মানুষ কোরআন শুদ্ধ করে পড়তেই পারে না যারাও কিছু করতে পারে এরা তর্জমা বুঝে না যারাও কিছু তর্জমা করছে এরা তাফসির বুঝে না যারাও কিছু তাফসির করেছে তারা আরবির ফসাহা আরবির বালাঘাত আরবির অলঙ্কার শাস্ত্র আরবের ভাষার বাক রীতি কোরআনের সানে রজুল হানিফের সানে উরুদ এগুলো কিচ্ছু বুঝবে বুঝে এর মানে আমাদের কারু জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই কেমন মানুষ বলবে আরে আছে কি নাই খালি দরকার নেই উপায় নাই উপায় আছে আল্লাহ আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করলেন এখন মাধাবের ইমামরা চিন্তা করলেন আরে নামাজ পড়তে গেলে অজু করতে হবে অজু করতে হলে অজুর ফরজ জানতে হবে কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই আয়াত তো পড়তেই পারবে না যারা করতে পারবে তোর জন্য বুঝিবে না তোর তর্জমা বুঝিলেও তাফসির বুঝিবে না তাফসির না বুঝিলে হুকুম বুঝিবে না এখন এই মানুষগুলো কিভাবে ওজ করবে কিভাবে খরচ জানবে ওই মানুষগুলোর উপরে স্নান করে অনুগ্রহ করে দয়া করে মজহাবের ইমামরা তাদের ছাত্রদের মাধ্যমে কিতাবে লিখিয়েছেন যে লিখে দাও অজুর ফরজ চারটি লিখে দাও অজুর ফরজ কোরআন খেতে খেতে হাদিস রিসার্চ করে করে আমার দৈনন্দিন জিন্দগির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মশালাগুলো প্রথমে শিরোনাম এরপরে নাম্বার প্রথমে শিরোনাম এরপরে নাম্বার এইভাবে আমাদের জন্য একত্র করে দিয়েছেন কি করে দিয়েছেন কল্লা কল্লা কি করে দিয়েছেন অনেক জঘন্য কাজ করছেন না মাহফিল করে করে বই লিখে লিখে মাঝাবের ইমানদের চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেওয়া দরকার হ্যাঁ গালি দেওয়া দরকার তুয়া করা দরকার বলে না কি করা দরকার নিকৃষ্ট কাজ করেছেন না শ্রেষ্ঠ কাজ করেছেন তাহলে একত্র করা মানে হলো প্রথমে শিরোনাম এরপরে নাম্বার দিয়া একত্র করে দেওয়া আবার পছন্দ ছেড়ে যাচ্ছি বুঝেন বলতেছিলাম নবীর মাধ্যমে দিন তো কামেল হয়ে গেছে সাহাবিদের মাধ্যমে ওই দিন তো জায়গা পেয়ে ছড়িয়ে পড়েছে এবার তিন নম্বর কাজ ওই দিন তাকে একত্র করতে হবে ওই দিন তাকে শিরোনাম দিয়া নাম্বার আকারে সন্নিবিষ্ট করতে হবে ওই দিন তাকে সংকলন করতে হবে প্রশ্ন হল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই দিনকে কে একত্র করেছেন সর্বপ্রথম এই দিনকে কে সংকলন করেছেন বুঝেন বুঝেন আল্লাহ জামালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কিতাব লিখেছেন কিতাবের নাম হওয়ার পরেও তিনি তার লিখেছেন আউয়াল মান দাওয়ালা ইলম আশ-শরীআতি ওয়া আবু হানিফা জামালুদ্দিন সুইদি বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে ব্যক্তিত্ব দিনের শরীয়তের মাসআলাগুলোকে বাপ বাপ করে ফসল ফসল করে অধ্যায় অধ্যায় করে পরিচ্ছেদ পরিচ্ছেদ করে আরো সহজ ভাষায় বলি যেই ব্যক্তি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শরীয়তের গুরু প্রথমে শিরোনাম এরপরে নাম্বার প্রথমে শিরোনাম এরপরে নাম্বার এইভাবে যিনি একত্র করে দিয়েছেন ওই ব্যক্তিত্বের নাম রহমান বিন সাহেব ইমাম আবু হানিফা দিয়ে কথা বলি মনে রাখলেও ভালো আলেমরা মনে রাখবেন আপনাদেরকে বলে দিবেন রহমান বিন ইমাম আবু হানিফা তার চল্লিশ জন বোর্ডের সদস্যের মাধ্যমে গবেষণা করে মাসকারা গুরু সংকলন করলেন একত্রিত করলেন জমা করলেন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ তার কিতাব আসিয়ারুল কবির আসিয়ারুল সগীর আল জামিউল কবির আল জামিউল সগীর মবসুদ জিয়ারাত জুলগানিয়াত কায়সানিয়াত হারুনিয়াত ইত্যাদি কিতাবে ইমাম মোহাম্মদ তার উস্তাদের বের করা মাসআলাগুলো লিখলেন হাতে লিখলেন লিখার পরে পরবর্তীতে ইমাম উদুরি ছয় কিতাবের দিকে নিসবত করে জহির রিবায়ত নামে বাকি কিতাবের দিকে সম্বন্ধ করে গায়ের সহিল রিবায়ত করে কুদরিদের ওই গুলো একত্র করলেন লেখা হইল এইভাবে পরবর্তীতে হিদায়া লেখা হইল পরবর্তীতে এবং অর্থাৎ এমনি আবেদিন স্বামী ফতুয়ায় স্বামী লিখলেন ফতুয়ায় আলমগিরি লেখা হইল আল রায় লেখা হইল আল্লাহ লেখা হইল বাজাজ লেখা হইল সহজ বাসায় লেখা হইল এখন এক ব্যাগ দৌড় খুলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্তের প্রথমে শিরোনাম এরপরে নাম্বার আকারে পেয়ে যাই প্রথমে শিরোনাম এরপরে নাম্বার আকারে আচ্ছা। তিন কথা শিখলাম আমি আবার বলতে আবার বলতে সবক মুখস্ত না করা বাড়ি থেকে আমি দেব মুখস্ত করতে হবে না করতে সবক নাম্বার এক নবীর মাধ্যমে আল্লাহ তারা দিনকে পূর্ণাঙ্গ করেছেন কি করেছেন কথা হ্যাঁ কথা দিন শিকার নিয়তে আওয়াজ দিবেন দিন শিকার নিয়তে আওয়াজ দিবেন নবীজি বলেছেন দিন শিখতে শুরু করে ওই জন্য আসমানের উপরে এবং আসমানের নিচে জমিনের উপরে এবং জমিনের নিচে যত মাখলুকাত আছে ওই মাখলুকাত কীট হোক পতঙ্গ হোক চতুষ্পদ জন্তু হোক সরীসৃপ হোক দুপেয় হোক অথবা চতুষ্পদ হোক এমনকি জলের প্রাণী হোক অথবা স্থলের প্রাণী হোক মাছ হোক কিংবা কীট পতঙ্গ হোক যত প্রাণী আছে কুকুর হোক শুকুর হোক শ্রীগান হোক ভাগ হোক ভল্লুক হোক সমস্ত প্রাণীরা মিলে ওই দিন শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে মাগ মাগফিরাতের যত থাকে এই ফজিলত শুধুমাত্র আমাদের হুজুরদের দরকার আপনাদের লাগবে না তো লাগবে তো মাঝে মাঝে একটু আওয়াজ ধরে আলি আছে তো দুই নাম্বার সাহাবিদের মাধ্যমে ওই কামের দিনটা জায়গা পেয়ে জায়গা পেয়ে জায়গা পেয়ে আর ইমাম আবু হানিফার মাধ্যমে ওই কামাল দিনটাই সর্বপ্রথম একত্রিত হয়েছে সর্বপ্রথম কি হয়েছে অন্য শব্দে বলি নবীর মাধ্যমে তাকমিলে দিন হয়েছে সাহাবিদের মাধ্যমে তামকিলে দিন হয়েছে ইমাম আবু হানিফার মাধ্যমে তাদবিলে দিন হয়েছে দিনকে পূর্ণাঙ্গ করা দিনের কাজ দিনকে জায়গা দিয়ে সরিয়ে দেওয়া দিনের কাজ দিনকে একত্র করাও দিনের কাজ আর দিনের কাজের বিরোধী কোন দিনের বন্ধু হয় না বরং দিনের দুশ্মন হয় পরিষ্কার বোঝা গেল যেহেতু দিন কামাল করা দিনের কাজ দিনকে জায়গা দিয়ে সরিয়ে দেওয়া দিনের কাজ দিনকে একত্র করা দিনের কাজ দিনের কাজের বিরোধী দিলের বন্ধু হয় না দিলের দুশ্মন হয় পরিষ্কার বোঝা গেল যে এই ব্যক্তি নবীর দুশ্মন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই দিলের দুশ্মন যে ব্যক্তি কলমের দুশ্মন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই দিলের দুশ্মন যেই ব্যক্তি দুশ্মন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই দিলের দুশ্মন ইসলামের সাথে যেহেতু দিনের কাজের বিরোধী দিনের কাজের বিরোধী দিনের বন্ধু হয় না দিনের দুশ্মন হয় আর এই তিন ব্যক্তিত্ব দিনের কাজ করেছেন আর দিনের কাজের বিরোধিতা করলে দিনের বন্ধু হয় না দিনের দুশ্মন হয় তিন কথা বুঝলে আরেকটু বলি আরেকটু বলি বুঝেন বুঝেন দিন কামেলকারী আমরা ওই নবীকে মানি এই জন্য আমাদের নাম আহলুসুন্না আমাদের নাম ঘোরা হবে না ঘোরা হবে না আমাদের নাম এর মানে দিনকে যিনি কামেল করেছেন যার মাধ্যমে কামেল হয়েছে ওই নবীকে মানি এই জন্য নাম আহলুসুন্না দুই নাম্বার ওই দিনকে জায়গা নিয়ে যারা ছড়িয়ে দিয়েছেন ওই সাহাবিদের জামাতকে মানি এই জন্য আমাদের নামের দ্বিতীয় অংশ আমরা বলি জামাত আমরা বলি এখন এখন আমরা বলি আর ওই দিনকে সর্বপ্রথম যিনি একত্র করেছেন ওই নর্মান বিন আবু হানিফাকেও মানি এই জন্য আমাদের নামের তৃতীয় অংশ আমরা হারাবি আমরা কি আচ্ছা এর আগে এক নম্বরে আমরা মুসলমান আমরা কি কনে আমরা কি যখন কোন ব্যক্তি বলবে আমি মুসলমান তা আমরা বুঝে যাই এই লোকটার নবীর নাম মোহাম্মদ ঠিক ভাই যে বলবে আমি মুসলমান আমরা বুঝি তার নবী তো মোহাম্মদ সুতরাং সে আসলে মোহাম্মদী সে আসলে সে আসলে যেই ব্যক্তি বলবে আমি খ্রিস্টান আমরা বুঝে যাই এই লোকটা ঈসা ইসলাম এর উন্নতি ঈসা ইসলামের উন্নতি এর মানে এই লোকটার নাম ইসাই এই লোকটার নাম বুঝে লাগতেছে লোক বলবে আমি ইহুদি আমরা বুঝে যাই এই লোকটার নবীর নাম মোসা আলী আলাইহিসসালাম অর্থাৎ ওই ইহুদিটা হলো মোসাই ওই ইহুদিটা হলো ওই ইহুদিটা হলো তাহলে আমরা যখন বলি আমি মুসলমান তাহলে আমরা ভুলে যাই আমার এক নম্বরে মোহাম্মদী এক নম্বরে মনে করুন এক নম্বরে দুই নম্বর আমরা আহলে সুন্না দুই নম্বর তিন নম্বর বল জামা তিন নম্বর বল চার নম্বর হানাফি চার নম্বর শুরুতেই হলো শুরুতেই হলো কি মনে করেন কয় নম্বর কয় নম্বর হানাফি কয় নম্বর হানাফি এক নম্বরে কি আচ্ছা এই জায়গায় রাখেন সহজ বুঝেন এই এলাকার নাম কি এলাকার লোক জোরে শহীদ ঈদগা মাঠ আচ্ছা। থানার নাম কি সদর থানা হ্যাঁ সদর কোতোয়ালি আচ্ছা এলাকার নাম গুরে শহীদ ময়দান গুরে শহীদ ঈদগাহ থানার নাম কুতুয়ালি সদর দিনাজপুর জেলার নাম এখন না জেলার নাম দেশের নাম এলাকার নাম গুরে শহীদ ইদ্দা থানার নাম কুতুয়ালি সদর দিনাজপুর জেলার নাম দিনাজপুর দেশের নাম আচ্ছা। এখন এই ঈদগা মাঠের পাশে যিনি বসবাস করে আপনি তাকে জিজ্ঞেস করেন আচ্ছা তুমি কি গোরে শহীদ ময়দানের অধিবাসী নাকি বাংলাদেশী কি উত্তর দিবেন হ্যাঁ হয়েছে ওরে বলবে তোর মাথার চিকিৎসা করে ব্যক্তি গোরে শহীদ ময়দানের অধিবাসী সে অবশ্যই বাংলাদেশি না বাংলাদেশি না মাথা ঠিক আছে তো সবার যখন কোন ব্যক্তি বলে আমি গোরে শহীদ ময়দানের অধিবাসী আমরা বুঝে যাই এই লোকটা অবশ্যই কুতুয়ালি সদর দিনাজপুরের অধিবাসী যে ব্যক্তি বলবে আমি কুতুয়ালি সদর দিনাজপুরের অধিবাসী আমরা বুঝে যাই এই লোকটা অবশ্যই দিনাজপুরের অধিবাসী অবশ্যই দিনাজপুরের যেই ব্যক্তি বলবে আমি দিনাজপুরের অধিবাসী আমরা বুঝে যাই সে অবশ্যই অবশ্যই বাংলাদেশী অবশ্যই অবশ্যই ঘুরে কথা কারণ কোন ব্যক্তি কুয়ের শহীদ ময়দানের অধিবাসী হতেই পারে না যদি আসে কুতুয়ালি সদর থানার অধিবাসী হয় কোন ব্যক্তি কুতুয়ালি সদর থানার অধিবাসী হতেই পারে না যদি আসে দিনাজপুরের অধিবাসী হয় কোন ব্যক্তি দিনাজপুরের অধিবাসী হতেই পারে না যদি আসে বাংলাদেশে হয় যদি আসে ঠিক তেমনি কোন ব্যক্তি কোন ব্যক্তি কোন ব্যক্তি হানাপি হতেই পারে না যদি না সে ওয়াল জামাতের অনুসারী হয় কোন ব্যক্তি ওয়াল জামাতের অনুসারী হতেই পারে না যদি না সে আল সুন্নতের অনুসারী হয় কোন ব্যক্তি আল সুন্নতের অনুসারী হতেই পারে না যদি না সে মোহাম্মদ হয় যদি যেই ব্যক্তি বলবে আমি আমি হানাফি আমরা বুঝে যাই এই ব্যক্তি অবশ্যই ওই জগতের অনুসারী যেই ব্যক্তি বলবে আমি ওই জগতের অনুসারী আমরা বুঝে যাই এই লোকটা অবশ্যই আল সুন্নতের অনুসারী যেই ব্যক্তি বলবে আমি আল সুন্নতের অনুসারী ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই মোহাম্মদী কিন্তু আগের মতো ওই দুস্থ হিসাব তাকে বলবে আচ্ছা আমাকে বলো তো তুমি কি হানাফি না মোহাম্মদী তুমি হারামি না এখন আমরা না বোঝার কারণে সহজ সরল মানুষগুলো কি বলে বলে আমি হানা আমি কি তখন এই দুষ্ট ক্রূর হেসে বলে ক্রূর হেসে বলে হ্যাঁ তুমি হানা কি এর মানে তোমার সম্পর্ক আবু হানিফার সাথে আর আমাদের দিকে তাকা আমরা মহানবী আমাদের সম্পর্ক নবীর সাথে ঢোকা যায় কি না প্রশ্ন হয়েছে প্রশ্ন হয়েছে তার শীর্ষে বুঝলেন ভালো করে ভালো করে যে ব্যক্তি সে সে এটা কেমন কোনো ব্যক্তি আচ্ছা আমাকে বলো তো আজকে কি শনিবার না পাঁচ তারিখ আজকে শনিবার না হয়েছে কি মসজিদের নবীর মিম্বরে বসে এক বা দূরে চিৎকার করেছিলেন চিৎকার দিয়ে বলেছেন হে সারিয়া পাহাড়ে আশ্রয় নাও ওই ইমানদারের আওয়াজ এবং সচকিত ছিল হাজার মাইল দূরে সারিয়া শুনে পাহাড়ে আশ্রয় নিয়েছিল ইমানদারের হুঙ্কার তো এমন হবে আমরা কি এবার যেহেতু আমরা ইমান না বোঝা গেল এই আয়াতের গুলো আমাদের জন্য কয়টা কয়টা তাদের জন্য কারণ আমরা কি আল্লাহ বলতেছেন হে ইমানদার আল্লাহর এটা করো কারে কাজ আল্লাহ আর আসতে বলেন একটু মন খারাপ করে বলেন খুশি বলে বলেন সবাই বলে না বলে না আমি সলিমুদ্দিনের করিমুদ্দিনের রহিমুদ্দিনের একাত্তর সবার চেহারা সুন্দর লাগতেছে না কারো চেহারা কালো হয়ে গেছে এই জমিনের হাজার কোটি অগণিত বালুকা রাশি পরিমাণ ইমাম আবু হানিফা হইতো আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত হাজার কোটি অগণিত মানুষ পরিমাণ ইমাম আবু হানিফা হইতো আর এই সব আবু হানিফা মিলে যদি একটা বক্তব্য দিত যে বক্তব্যটা আমার আল্লাহর এদাতের উল্টা হয় নবীর এদাতের উল্টা হইতো তাহলে এই হাজার কোটি অগণিত কোটি ইমাম আবু হানিফার বক্তব্য আমি ডাস্টবিনে ফেলে দিয়ে বলতাম আবু হানিফার বক্তব্য নয় আল্লাহ এবং নবীর এটা হলো আমার গড়ার মারা আমরা ইমাম আবু হানিফার আনুগত্য করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সন্ন্যাহের আলোকে কথা বলেন যেহেতু গোটা বিশ্বের মুসলিম উম্মত তিনি কোরআন সুন্না ভিত্তিক ব্যাখ্যা করেছেন এই জন্য আমরা তার এটা হাত করে আনুগত্য করি আল্লাহর কাসম আল্লাহর কাসম যদি ইমাম আবু হানিফা তার বক্তব্য কোরআন বিরোধী হইত হাদিস বিরোধী হইত আমি এত পাগল হয়ে যাই নাই অথবা ধন্যবাদ হয়ে যায় নাই আবু হানিফা আমাকে গুলশানে পাই লিখে দেয় নাই প্লাট লিখে দেয় নাই ফ্ল্যাট লিখে দেয় নাই যে আবু হানিফা বলে আমি চিল্লাবো অত পাগল আমি হই নাই পাগল আমরা তার কথা কেন তিনি আমাদেরকে শরীয়ত তিনি প্রমাণ করেন নাই তিনি শরীয়ত আমাদেরকে খুলে খুলে দেখিয়েছেন আমাদেরকে শরীয়ত কি করেছেন তিনি শরীয়ত বানান নাই তিনি শরীয়তকে ব্যাখ্যা করে দিয়েছেন সুতরাং আনুগত্য হবে কার আনুগত্য হবে আল্লাহ এবং নবী আনুগত্য হবে কোন ব্যক্তি বিশেষের কোন ব্যক্তি বিশেষের পাঁচশো টাকার কাম পেয়ে এপিট বিট করে আমি নিজের চোখে দেখেছি যে আমরণ আমরণ সাত সালে ইহুদি নাস্তিক হইতে হয়ে যেতে পারে নাস্তিক হয়ে যেতে পারে আল্লাহ না করে হইতে পারে না পারে না যদি কোনো মুমিন বান্দা কাফের মুশকিল হবার সম্ভাবনা না থাকতো তাহলে আল্লাহ কোরআনে অব্বানা আল্লাহ তুজু বানা বারদাই হাদাইতানা এই দোয়া আল্লাহ শিখাইতেন না এই দোয়া আল্লাহ শিখাইতেন না দোয়া শিখাইতেন বান্দা দোয়া কর আমার তুমি হেদায়ত দেবার পরে আমার হেদায়ত দেবার পরে আমার এই কলকটা কুফুরির দিকে আল্লাহ তুমি ঘুরে দিও না ইমানদারকে শিখাইতেন ইমানদার তোমার ইমানের উপরে তোমার দাওয়াতের উপরে তোমার তাহাজ্জুদের উপরে তোমার আয়োজনের উপরে তুমি গর্ব করিও না যে সময় পানিতে দিতে পারে আমার কাছে কায়মন বাক্যে কপাল ঠেকায়া চোখের পানিতে জমিন ভিজিয়ে ভিজিয়ে আমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার এই হেদায়তের অন্তরটা তুমি কুপুরির অন্তরে পাল্টে দিও না এই জন্য ব্যক্তি অনুসরণ নয় অনুসরণ করবো আল্লাহর অনুসরণ করো আল্লাহর আদেশ নিষেধ মানো এখন আমি দুইটা উদাহরণ দেব ঠান্ডা মাথায় বুঝতে হবে দুইটা উদাহরণ উদাহরণ দেওয়ার সময় ডানে বামে বিশেষ করে পেছনে তাকানো যাবে না পেছনে তাকানো আমি মানে উদাহরণ দিব দুইটা উদাহরণ নাম্বার এক যেমন ধরেন এই মাহফিলের প্যান্ডেলের মাথায় আমি কি দিচ্ছি কথাটা উপমা দিচ্ছি বুঝলেন মাহফিলের প্যান্ডেলের মাথায় কিছু লোক দাঁড়ায় আছে আমি বললাম না যে আমি উদাহরণ দিচ্ছি আসলে কিছু দ্বারা আছে এখন প্যান্ডেলের মাথায় যারা দাঁড়া তার আমাকে দেখতেছে আমাকে কি করতেছে কিন্তু কথার কথা এই মাইকের সাউন্ড আওয়াজ তাদের কাছে যায় না তাদের কাছে কিন্তু লোকগুলো আমাকে দেখতেছে তো আমি এখান থেকে তাদেরকে হাত দিয়ে মেরে ইশারা করলাম আপনারা সবাই বসেন হাতে ইশারা করলাম কথা বুঝতেছেন আবার আমাকে কি করলাম এটা আমার আদেশ আচ্ছা আমাকে বলেন তো ওই লোকগুলো আমার এই আদেশটা মানতে পারবে কি পারবে না পারবে না ওই লোকগুলো কি আমার মুখের আওয়াজ শুনছে বুঝে বলেন শুনছে তাহলে কেন মানতে পারলো কারণ ওই লোকগুলো আমাকে দেখেছে কথা বলতে আমাকে কি বলেছে কি বোঝা গেল কারো আনুগত্য করতে হলে এটা করতে হলে অন্তত তারে দেখতে হয় অন্তত তারে নাম্বার দুই এই মঞ্চের এই দেওয়ালের আড়ালে পর্দার আড়ালে কিছু কথার কথা জোরে জোরে কথা বলতে আমার সাউন্ড মুখের আওয়াজ তাদের পর্যন্ত যায় বুঝেন তবে এখান থেকে আওয়াজ দিয়ে বললাম পর্দার আড়ালে যারা কথা বলতেছেন তারা চুপ হয়ে যান এটা আমার আদেশ এটা আমার আমাকে বলুন তো ওই লোকগুলো আমার আদেশ মানতে পারবে কি পারবে না পারবে না লোকগুলোকে আমার দেখছে দেখছে কেন মানতে পারলো লোকগুলো আমার কথা শুনেছে আমার কথা তাহলে বুঝেন কারো আনুগত্য করতে হলে অন্তত তার দেখতে হয় অথবা তার কথাটা শুনতে হয় বুঝেন এখন আল্লাহ বললেন হে ইমানদার আপনি আল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো এবার আমরা আল্লাহর প্রশ্ন করি হে আল্লাহ তুমি বলেছ তোমার আনুগত্য করতে তোমার আদেশ নিষেধ বলতে আল্লাহ আমরা তো জানি কারণ আনুগত্য করতে হলে অন্তত তাই দেখতে হয় অথবা তার কথাটা শুনতে হয় অথচ হে আল্লাহ তোমার আনুগত্য যে করবো আমরা পান্ডা তোমাকে দেখিও নাই তোমার কথা সরাসরি শুনিও নাই আনুগত্য করব কেন আনুগত্য করব প্রশ্ন বুঝেছেন প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন উত্তর বুঝার আগে ছোট্ট একটা উদাহরণ নেই আজকে আমাদের এই গুড়ে শহীদ ময়দানে ইসলামী সম্মেলন কমিটি দিনাজপুরের উদ্যোগে আয়োজিত মাহফিলে যারা আসেন বাসায় ঘুমাচ্ছে এখন আমি এই মাহফিলের মধ্যে বক্তার কিছু বক্তব্য দিলেন বললেন কাদিয়ালিয়া কাফে রোহিঙ্গাদের সহযোগিতা করতে হবে এরকম কিছু আদেশ নিষেধ করি করার পরে এই মাহফিলের শ্রোতারা যদি বাড়িতে গিয়ে বাসায় গিয়ে ওই ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে আমাদের আদেশ নিষেধ গুলু শুনিয়ে দেন তাহলে ওই ব্যক্তিটা মাহফিলে না আসার পরেও আমাদেরকে না দেখার পরেও আমাদের কথা সরাসরি না শোনার পরেও ওই লোকগুলো আমাদের আদেশ নিষেধ মানতে পারবে কি পারবে না পারবে না কেন পারবে কারণ ওই লোকগুলো এমন ব্যক্তির কাছ থেকে আমার কথাগুলো শুনেছে যে ব্যক্তিটা হয়তো আমার দেখছে অথবা আমার কথা শুনছে হয়তো আমার কথা আমরা আমার পাশে ফিরে যাচ্ছি প্রশ্ন ছিল হে আল্লাহ তুমি বলেছো তোমার আনুগত্য করতে অথচ আমরা তোমাকে দেখি নেই তোমার কথা সরাসরি শুনিও নেই আর আনুগত্য করতে হলে অন্তত দেখতে হয় অথবা কথা শুনতে হয় তোমরা দেখিও নেই শুনিও নেই আনুগত্য করব কেমনে যখন এই প্রশ্নের সুযোগ হয়ে গেল তো আল্লাহ যেন আল্লাহ যেন এই উজ্জ প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলে দিলেন নবীর আনুগত্য করো নবীর আনুগত্য করো কারণ এই নবী আল্লাহকে দেখেছেন এবং আল্লাহর কথা সরাসরি শুনেছেন আমাদের নবী একমাত্র নবী যিনি আল্লাহকে দেখতে গিয়ে যিনি আল্লাহকে দেখতে গিয়ে প্রথমে উম্মেহানির ঘর থেকে বাইতুল্লাহ গিয়েছেন মেয়ারাজের রাতে বাইকুল্লা থেকে নবী মদিনা গিয়েছেন আমাদের নবী মদিনা থেকে তুরে সিরা গিয়েছেন তুরে সিরা থেকে নবী মদান গিয়েছেন মদান থেকে বাদল হাম গিয়েছেন বাদল হাম থেকে বাইতুল মাকদিস গিয়েছেন বাইতুল মাকদিস থেকে আমাদের নবী প্রথম আসমানে গিয়েছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তাকাশ সত্যাকাশ ডিঙ্গে আমাকুল মুন্তাহা আমাকুল মুন্তাহা সর্বশেষ বেরি সর্বশেষ বেষ্টনী সর্বশেষ বর্ডার যেই বর্ডার উপরে আদম জন্ম নূহ জন্ম দানিয়াল জন্ম নার মুসা ঈসা আইয়ুব জাকারিয়া সুলাইমান শীস শুআইব লূত হামদাল বিন সাফওয়ান নানা ইব্রাহিম ইসমাঈল ইসহাক আইয়ুব জাকারিয়া ইউসুফ ইউসবিন নুন না না ইয়াকুব জন্ম আদম থেকে রিসা পর্যন্ত এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন আমাদের কোন অম্বি কোন মুরসালিম কোন পয়গম্বর যেই সিদ্ধাতুল মুনতাহার উপরে যায় নাই এমনকি জিবরাইল যায় নাই এমনকি মিকাইল যায় নাই এমনকি আজরাইল যায় নাই এমনকি ইসরাফিল যায় নাই না না কোন মালাইকা কোন জিন্নাত কোন হাইওয়ান কোন ইনসান কোন জামাদাত কোন নাবাতাত যেই সিদ্ধাতুল মুনতাহার উপরে যায় নাই আমাদের নবী সেই সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে শরীফুল আকলাম পার হয়ে আল্লাহর আরশে গিয়ে নিজের চরম চক্ষে আল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ বাসে গিয়ে নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখেছেন আল্লাহর কথা শুনেছেন এখন আমাদের নবী আল্লাহর রেফারেন্স দিয়ে আল্লাহর রেফারেন্স দিয়ে যা বলবেন তা মানলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে এবার প্রশ্ন নম্বর দুই আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি আল্লাহ এখানে আরেকটা বিষয় আসে সেটা বলে দেওয়া দরকার প্রশ্ন থেকে যাবে আমাদের লামাদের বন্ধুরা আপনাকে আমাকে প্রশ্ন করে যাচ্ছে আমাদের নবী আল্লাহকে দেখেছেন অথচ আমরা আয়সা আব্দুল্লাহ আহাবির হারিফ আসছে তিনি বলেছেন নবী আল্লাহকে দেখেননি আমার এটা মূল আলোচনা সঙ্গে সংক্ষেপে বলি ইবনে আব্বাস রবি আল্লাহ আলমের হারিফ আসছে বান আহমদের যে আমাদের নবী আল্লাহ রব্দুল দুইবার দেখেছেন তারা দেখেছেন একটা একবার নিজের সচক্ষে দেখেছেন আরেকবার তার কলব দিয়ে অনুভব করেছেন হলদ দিয়ে যদি নিজের সচক্ষে নাই দেখতেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন নবীকে মদিনা থেকে এই লম্বা সফর করা আল্লাহ আরসে নেওয়ার কোনো দরকার ছিল বুঝেন নি দরকার ছিল এখন ব্যাখ্যা কি আম্মাদানের আম্মাদান বললেন নবীজি আল্লাহকে দেখেন না এমনি আব্বাস নবী আল্লাহ বললেন নবীজি আল্লাহকে দেখেছেন দুই কথার মানে কি আমরা বলি দুটোটাই সঠিক পুরোটাই কি কিভাবে সংক্ষেপে বলি আল্লাহ আব্দুল আমিন মহিত সকল কৃষিতে পরিবেষ্টনকারী আল্লাহকে কেউ পরিবেষ্টন করতে পারে না বুঝেন যেমন এই যে চেয়ার এই যে মঞ্চ এই মঞ্চের মধ্যে আমরা বসে আছি মঞ্চটা আমাদেরকে পরিবেষ্টন করে আছে মঞ্চটা আমাদের পরিবেষ্টন করে করে মঞ্চটা আমাদেরকে পরিবেষ্টন করে তাহলে মঞ্চ বড় না আমরা বড় দেহে দেহে শরীরে মঞ্চ বড় না আমরা বড় আমরা বড় হ্যাঁ না মঞ্চ বড় কথা বুঝেন না সেই জিনিস পরিবেশন করে সে বড় হয় সে কি হয় আমি চেয়ারে বসে আছি যদি আমি চেয়ার থেকে বড় হই তাহলে আমি চেয়ারে বসতে পারতাম কথা বুঝেন এই পুরো চেয়ার আমাকে পরিবেশন করেছে এর মানে এই হাইফিওতে এই কাইফিওতে এই অবস্থানে আমি বড় বড় চেয়ার বড় কথা বুঝেন চেয়ার কি সেই জিনিস পরিবেশন করে সে বড় হয় যাকে পরিবেশন করে সে ছোট হয় আল্লাহ মহিদ সকল কিছুকে পরিবেশনকারী সমগ্র সৃষ্টি মহাত সমগ্র কিছুকে আল্লাহ পরিবেশন করেছেন বুঝেন বুঝেন এই মাছ পারা বুঝলে কোন কপাল পোড়া একথা বলতে পারে না যে আল্লাহ আরো সে বসে আছেন একথা বলতে পারেন কারণ আল্লাহ যদি আরো বসেন তাহলে আরো আল্লাহকে পরিবেশন করে ফেলে তাহলে আল্লাহ আর একেবারে থাকে না আরস তো একবার হয়ে যায় বুঝেন নি আমার যেই কপাল পুরো বলে আল্লাহ আরসে বসে ওই কপাল পুরাকে বলি নামাজ শুরু করার সময় আল্লাহ আকবার না বলে এখন থেকে আরশু আকবার বল কারণ যিনি পরিবেষ্টন করে সে বড় হয় তাহলে আমাদের আকিরা আল্লাহ আকবর সবচেয়ে বড় আর যে বলে আল্লাহ আরসে বসে আছেন তার আকিদা আল্লাহ বড় নয় বরং আরসটাই বড় তো বলতেছিলাম যেহেতু সমস্ত মাখলুকাত মহাত পরিবেষ্টিত আল্লাহ মহিত পরিবেষ্টনকারী আল্লাহ অসীম সৃষ্টি সসীম সসীম সৃষ্টি অসীম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে দেখতেই পারে না পূর্ণাঙ্গভাবে দেখতেই কিন্তু আংশিক দেখতে পারে আংশিক দেখতে যেমন আমি এখানে বসে বক্তৃতা দিচ্ছি একজন ব্যক্তি যদি পেছন থেকে আইসা আমার পেছনের সাইড দেখে গিয়া বলে আমি হুজুরকে দেখছি মঞ্চে বয়ান করতেছি লোকটাকে মিথ্যা কথা বলছে কথা বলে মিথ্যা কথা বলছে আরেকজন বলল তুই তো সামনে রাস নাই তুই হুজুরকে দেখো শোন যে ব্যক্তি বলছে তুমি হুজুরকে দেখোই নাই এই লোকটা কি পূর্ণাঙ্গ মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে কারণ যে ব্যক্তি বলল তুমি দেখো নাই এরা দ্বারা উদ্দেশ্য হলো তুমি হুজুরকে পুরাপুরি দেখো নাই বুঝলেন তুমি হুজুরকে পুরাপুরি আর যিনি বলেছেন আমি দেখেছি তার উদ্দেশ্য হলো আমি আংশিক দেখেছি তাহলে আম্মাদান বললেন নবীজি আল্লাহকে দেখেন নাই এর মানে নবীজি আল্লাহকে পূর্ণাঙ্গ দেখেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন নবী আল্লাহকে অবশ্যই দেখেছেন এর মানে আংশিক হলেও দেখেছেন তো প্রশ্ন নাম্বার দুই প্রশ্ন হলো আল্লাহ তো জবাব দিয়ে দিলেন নবীর আনুগত্য করো এখন নবীর আনুগত্য করলেই কার হবে হবে এবার দুই নম্বর প্রশ্ন প্রশ্ন হলো আল্লাহ তুমি বলেছো নবীর আনুগত্য করতে ঠিক হ্যাঁ নবীর আনুগত্য করলে তোমার আনুগত্য হয়ে যাবে মানলাম কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কারো আনুগত্য করতে হলে কারো আদেশ নিষেধ মানতে হলে অন্তত তার ভাষাটা তো বুঝতে হয় ভাষা না বুঝলে আপনি কারো আনুগত্য করতে পারবেন সময় কম কম বলি ছোট্ট ঘটনা বললে বুঝে আসবে মাথা হাকিম উন্নত বুঝে বুঝে মিল্লত আশাবাড়ি থারবি নম্বর লহমার কালা তার কিতাব পছন্দ ঘটনা লিখছেন যে ব্যক্তি ভারতের পাঞ্জাবের এক ব্যক্তি সৌদি থেকে তো পাঞ্জাবের পাঠান লোকেরা অন্য একটু ঘাটারা হয় ঘাটারা বুঝেন না বুঝেন না সমাজ দেখবেন কিছু লোক আছে বাড়িতে থাকলে বিবির সাথে ঝগড়া করে রাস্তায় বের হলে রিক্সা ওয়ালার সাথে কাজ্জা লাগায় টায়ার স্টলে গেলে সেখানে গিয়েও ঝগড়া লিখতে হবে এরকম লোক আছে কিন্তু জেনে সেখানে পেট লাগে তো পাঞ্জাবের উন্নত ছিল ওই সমাবেশ যেখানে সেখানে পেশ করে তো সৌদি এখন এই পাঞ্জাবি লোকটা ভাষা হলো পাঞ্জাবি কি ভাষা পাঞ্জাবি এটা একটা প্রদেশের নাম সেখানে তার নিজস্ব একটা ভাষা আছে পাঞ্জাবি একটা ভাষা আমাদের গায়ে পাঞ্জাবি না কি বুঝতেছেন এই পাঞ্জাবি লোকটা সৌদিতে গিয়ে সৌদিয়ান এক দোকানদারের সাথে গিয়ে ঝগড়া লাগায় এবং এই সৌদিয়ান দোকানদার কোন ভাষায় কথা বলে বল এখন এই সৌদি আরবি বলে আর সে বলে পাঞ্জাবি পাঞ্জাবি লোকটা আরবি বুঝে না আরব লোকটা পাঞ্জাবি ভাষা বুঝে এখন পাঞ্জাবি লোকটার তো মাথা গরম সে ঝগড়া লাগার সাথে সাথে ওরে গাড়ি দশ আরব লোকটাকে গাড়ি দিতে মুখ ভেঙে আরব এখন এই আরব লোকটা পাঞ্জাবি ভাষার গালি বুঝে বুঝে কিন্তু আরব লোকটা ছিল আরেক ঘাটটা সে চিন্তা করলো আরে এমনি মুখ ভেঞ্চার ভেঞ্চার কি বলতেছে ভাষা বুঝিয়া না বুঝি নিশ্চিত আমার গেলে গেছে নিশ্চিত আমার কি করতেছে মন্দ কথা বললে মুখের এক্সপ্রেশন তো পাল্টে না বডির এগুলো চেঞ্জ হয়ে যায় তো আরব লোকটা চিন্তা করলো হ্যাঁ আমার গালি নিচ্ছে নিশ্চিত এখন আরব লোক কি করলো আরবটা তার নিজের মাতৃভাষা আরবিতে ওই পাঞ্জাবি লোকটাকে গালি দেওয়া শুরু করলো যে তুই ওয়ালাদুল ফিনান ওয়ালাদুল খিনজির ওয়ালাদুল হিমার ওয়ালাদুল কাল তুই এটার বাচ্চা ওটার বাচ্চা ওটার বাচ্চা ওই আরব লোক তার গালি দিচ্ছে আরবি ভাষায় পাঞ্জাবি লোক তার গালি দিচ্ছে পাঞ্জাবি ভাষায় একজনের গালি আরেকজন বুঝে বুঝে গালি কিন্তু দুজনই দিচ্ছে দশ মিনিট পরে গালাগালি শেষ করে পাঞ্জাবি লোকটা তার এলাকার মানুষের কাছে গিয়ে বলে ভাই সৌদিন লোক যে কত ভালো কেমনে ভালো আমি দশ মিনিট ধরে ওই দোকানদারে গালি খালি দিতেই থাকলাম দিতেই থাকলাম আর হে খালি কোরআন শরীফ পড়তেই থাকলো পড়তে গেল ওই আর লোকটা দশ মিনিট ধরে কোরআন শরীফ পড়তে হ্যাঁ গাইল লইছে না কি করেছে গালি দিচ্ছে না কি করতেছে যে আরবি না বুঝে বুঝে ভাই কথা বলেন না বুঝে তাহলে কেন আনুগত্য করতে হলে কারো আদেশ নিষেধ মানতে হলে অন্তত তার ভাষা বুঝতে হয় বললো কি করতে হয় এবার আল্লাহ বললেন বান্দা আমার নবী আনুগত্য করো এবার আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি বলেছ তোমার নবী আনুগত্য করতে আনুগত্য করতে হলে তো ভাষা বুঝতে হয় অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ এক তো কপাল পোড়া এক তো কপাল পোড়া আল্লাহ তোমার নবীর ভাষাটা তো ওই কপাল পোড়া শুদ্ধ করে পড়তেই পারে না তো যারাও কিছু করতে পারে তর্জমা বুঝে না তর্জমা কিছু যারা বুঝে তারা আরবির কথা হাত বালাঘাত কিচ্ছু বুঝে না এর মানে কারু নবীর আনুগত্য করে জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই ভাই আছে কি নাই আমি এই লম্বা বয়ান করলাম এই জায়গার বক্তব্য দেওয়ার জন্য আমি এটা মুখস্থ করবো সবাইকে আমি ঠোঁট দেখবো সবার ঠোঁট কার কার ঠোঁট লড়ে প্রশ্ন বুঝেন তাকে উত্তর বুঝবেন প্রশ্ন হলো আল্লাহ নবীর আনুগত্য করতে বলেছ নবীর ভাষাটা বুঝি না ভাষা না বুঝলে আনুগত্য নবীর কেমনে করব ভাষা না বুঝলে আল্লাহ তোমার আনুগত্য কেমনে করব তোমার আনুগত্য না করতে পারলে আমি তো জান্নাতি হতে পারবো না আমি তো মুক্তি পাবো না আমি তো জাহান্নাম মুক্ত হতে পারবো না তো আল্লাহ আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য করণীয় কি এই প্রশ্নের সুযোগ হয়ে গেল এবার আল্লাহ যেন এই উচ্চ প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ কি জবাব দিচ্ছেন এটা সবাইকে মুখস্থ করা আমি আমি ছোট দেখবো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি আল্লাহর পছন্দ করে বলি এই জবাবটা যতবার করবেন প্রতি অক্ষরে নিশ্চিত দশ নাকি প্রতি অক্ষরে নিশ্চিত পায় নাকি কারণ কোরআন শরীফ করলে প্রতি অক্ষরে পায় নাকি সন্দেহ আছে প্রশ্ন ছিল আল্লাহ আনুগত্য করবো কেমনে ভালো তো বুঝি না এবার আল্লাহ জানো এই প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন মানে নাই নাই একবার বলবেন নিশ্চিত চল্লিশ নাকি হয় নাকি সন্দেহ ভাই সন্দেহ আছে ভাই একটা নেকির জন্য আসলে ময়দানে বাপ বলবে আমি বিয়েই করি নাই মা বলবে আমার বিয়ে হয় নাই মা ভুলে যাবে সন্তান একটা নেকির জন্য বাবা সন্তান ভুলে যাবে আমার এসে মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বন্ধু ভুলে যাবে ভাই ভুলে যাবে বড় কঠিন কঠিন একবার বলেন কয় নিশ্চিত কয় নাকি দশ নাকি দশ নাকি চল্লিশ নাকি মিনকুম মিন আর কন্যা কন্যা মিন মিনকুম আচ্ছা, এবার তোর জমা বুঝে প্রশ্ন ছিল আল্লাহ বলে আমি তো করবো কেমনে তাহলে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া উলিল আমরি ওয়া উলিল আমরি মানে বুঝেন উলুল আম আল্লামা আলসি রহমতুল্লাহ তাফসির রুহুল মালিক লিখেছেন এই আয়াতের তাফসিরে যে উল আম বলা হয় এক নম্বর শাসককে দুই নম্বর কাজি বিচারককে তিন নম্বর ওই ব্যক্তিকে আমরা বলা হয় যিনি কোরআন হাদিস ঘেটে ঘেটে শরীয়তের মশলা বের করতে পারেন আমি আমার নিজের ভাষায় বললে বলবো ওই ব্যক্তিকে আমরা বলে যিনি কোরআন হাদিস ঘেটে ঘেটে প্রথমে শুনলাম এরপরে নাম্বার দিয়া দিয়া যিনি মাস্তারা বাড়ি করতে পারে এর নাম বলুন আমরা কি অন্য শব্দে বললে এর নামে মুস্তাহিদ এর নামে ফকি আর সহজ বসাই বললে মাধাবের চারজন ইমাম এক একজন উল আম এক একজন কি আল্লাহ বলেন উলিল আমরি আবার মিনকুম বুঝেন মিনকুম মানে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য ভুল হবে না ভুল হবে না তোমাদের মধ্য তোমাদের মধ্য সৌদি আরবের মধ্য থেকে সৌদি আরবের মাঝের বলেছেন মিনকুম তোমাদের মাঝের তোমাদের কোনা কোনা তোমাদের মিনকুম মানে তোমাদের আল্লাহ বললেন তোমাদের মাঝে তোমাদের মাঝে যেই ব্যক্তি আমরা হবে মানে কোরআন বিশেষজ্ঞ হবে হাদিস হবে কোরআন হাদিস দেখে দেখে যিনি শরীয়তের মাত্রা বের করতে পারবে তোমাদের মাঝে যে এমন হবে তারে মানলেই নবী মনে হবে নবী মানলেই আল্লাহ মনে হবে তারা মানলেই নবী মানা হবে নবী মানলেই কাকে মানা হবে আল্লাহ বলেছেন তোমাদের মাঝে তোমাদের কন্যা কন্যা তোমাদের না সৌদি আরবের মাঝে সৌদি আরবের মাঝে না মিন মিন কন্যা কন্যা মিন তোমাদের তোমাদের এবার দিলে হাত রেখে আমাকে প্রশ্নের জবাব হাজার বছর পূর্বে হাজার বছর পূর্বে যখন ইসলাম নামক জান্নাতি ধর্মটা এই পাক উপমহাদেশে খিলজি বংশের মাধ্যমে দাস বংশের মাধ্যমে গজনী বংশের মাধ্যমে তগলুক বংশের মাধ্যমে ঘুরি বংশের মাধ্যমে মুঘল বংশের মাধ্যমে মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রেগের মাধ্যমে কুতুবুদ্দিন বখতিয়ার কাকিদের মাধ্যমে নিজামুদ্দিন আউলিয়াদের মাধ্যমে জুলাই বাগদাদিদের মাধ্যমে শাহজালাল শাহ পানদের মাধ্যমে হাজার বছর পূর্বে যখন ইসলামটা এই উপদেশে ঢুকছিল তখন ওই সময় থেকে নিয়ে আমাদের মধ্যে যেই কোরআন বিশেষজ্ঞ যেই হাদিস বিশেষজ্ঞ যেই অনুল আম যেই মুস্তাহিদ যেই ফকিহের মাতআলা অনুযায়ী আমরা আমাদের পূর্বপুরুষেরা আমল শুরু করেছিল ওই মুস্তাহিদ ওই ফকি ওই আলেমটা কে ছিল এই তো বলেছেন কে কে আমি কসম করলে আমার কসমের কাপড় অবশ্যই দিতে হবে না এই উপমহাদেশে যারা ইসলাম নিয়ে আসছেন এর একজন লামা ভাবি ছিল না সবাই ছিলেন হানাতি মানসাবের পরিচালিত কি ছিলেন করেন তর্জমানে ওয়াহাবিয়া লামা ভাবিদের বড় আলেম নর সিদ্দিক হাসান খানের লেখা কি পরিষ্কার লিখেছেন ইসলাম নামক জান্নাতি ধর্ম এই উপমহাদেশে পা রাখার সময় থেকে নিয়ে পুরা উন্মতে মুসলিমা উপমহাদেশের সবাই ছিল হানাফি মধ্যমের অনুসারী কি ছিল খিলজি বংশ রাজবংশ বংশ বংশ ঘুরি বংশ তগুনব বংশ আট শত শতাব্দী কাল ব্যাপী আট শত বছর পর্যন্ত মুসলমানরা এই উপমহাদেশ শাসন করেছে এই আটশো বছর পর্যন্ত যে মুসলিম শাসকরা শাসন করেছেন এর একজন লামাধারি ছিল না সবাই ছিল হানাফি মজহাবের অনুসারী এর মানে ইসলাম আসার পর থেকে আমাদের মাঝের যে ইমাম এর দেড়টা মাত্রা অনুযায়ী আমল শুরু করেছি তার নাম কি কন্যা কন্যা কি তাহলে আমাদের মাঝের ইমাম কে আমাদের মাঝের উলুল আমি এটার দলিল দেব না কারণ এটা প্রতিদিন সূর্য উঠে যেমন সত্য হারাকিবের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে ইসলাম আসছে এটাও তেমন দিবালুকের নয় সত্য দুই নম্বর দাবি করবো এটা মনে করিয়ে দেবো না দুই নম্বর দাবি হলো শ্রীলঙ্কায় যেদিন থেকে ইসলাম প্রবেশ করেছে ইতিহাস খুলে পড়েন শ্রীলঙ্কায় যেদিন থেকে ইসলাম প্রবেশ করেছে সেই দিন থেকে তাদের মাঝের যে উলুল আম মুস্তাহিদ ফকি এর বের করা মাস্তার অনুযায়ী তারা আমল শুরু করেছিলেন সেই ইমাম মুস্তাহিদ ফকি উল আমরের নাম হলো ইমাম শাহ ইমাম ইমাম এবার আমি তিন নম্বর দাবি করবো এর পক্ষে দলিল দেব আমার তিন নম্বর দাবি হলো সৌদি আরবের মাঝে উলুল আম মুস্তাহিদ ফতি ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমদ বিন ইমাম আহমদ বিন এতটুকু বুঝলাম এনে দলিল দেব কি করে দেব এতটুকু বুঝলে বুঝলাম আল্লাহ বলেছেন তোমাদের মাঝে উলুল আমরকে মানো এর মানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানেরা তাদের মাঝের ইমাম ইসলাম আসার পর থেকে যার মাঝাব মারা হচ্ছে ওই ইমামের মাঝাব অনুসরণ করে তার কোরআন হাদিস ভিত্তিক মাস্তারা মানলেই কোরআন মানা হবে তার মাস্তারা মানলেই নবীকে মান্য করা হবে নবীকে মানলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে ঠিক তেমনি সে অঞ্চলের মুসলমানদের তাদের মাঝের ইমাম বের করা মশলা মুসলমানদের তাদের মাঝের ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের বের করা মশলা অনুযায়ী আমল করলে নবীর আনুগত্য হয়ে যায় প্রেমিকার মত হলেই তো আল্লাহর মত হয় না আর আল্লাহ বলছেন তোমাদের তোমাদের তোমাদের আল্লাহ তোমাদের মাঝের কেন বললেন আল্লাহ এই জন্য বলছেন তোমাদের মাঝেরটা মানলে আর মসজিদে টুপিওয়ালায় টুপিওয়ালায় কাজ্জা হবে না সৌদির ইমামের মাসালা উদ্ভাবিত মাসালা বাংলাদেশে আনলে বাংলাদেশের ইমামের উদ্ভাবিত কোরআন ভিত্তিক মাতালা শ্রীলঙ্কায় ফিট করলে শ্রীলঙ্কার মাতালা সৌদিতে ঢুকাইলে তাহলে দাঁড়িয়েলায় দাঁড়িয়েলায় মসজিদে সাজা হবে হবে কি হবে না এই জন্য আল্লাহ বলে দিলেন মিং তোমাদের মাঝে মানুষ তাহলে আর বিবাদ থাকবে বিভেদ থাকবে ঝগড়া হবে কাজটা হবে কে শিখিয়েছেন এবার আমি বলতেছি সৌদি আরবের মাঝে ইমাম দাবি করলাম ইমাম আহমদুল হাম্বাল আমি এটার দলিল দেব এবার আমি মূল জায়গায় আসছি তিনটা কিতাব দেখাবো বেশি দেখাবো না আমাদের একটা কিতাব দেখতে পাচ্ছেন আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাব কিতাবটার লেখক আরবের একজন প্রসিদ্ধ আলেম যার নাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আমাদের এই দোস্তা হয়তো চোখ বন্ধ করে বলবেন উনি মনে হয় হানাফি আলেম কি বলবেন এই জন্য আমি দেখা যাবে হানাফি আলেন না বরং ওই দোস্তদের আলেন তাদের আলেন বাম হাতে আমার দেখেন আরেকটা বই আছে বইটার নাম ফাতাওয়া আর কারুল ইসলাম বাংলায় লেখা দেখেন মূল শাহেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন মোহাম্মদ বিন সালে আল অনুবাদ করতেন তারা তিনজন তার মধ্যে লাস্টের নাম দেখেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির বক্তা কোন টিভির বক্তা বুঝা গেল হানাফি আলেম আমাদের সাহেব না দোস্তদের সাহেব কার সাহেব এবার প্রকাশনের দিকে তাকান দেখেন তাওহীদ আমাদের না দোস্তদের প্রকাশনী আমাদের বোঝা গেল এই লেখক আমাদের আমাদের না দোস্তদের দোস্তদের সাহেবের লেখা কিতাব আল উসুল মিন ইলমিল উসুল যেমন আমরা পারি কোনটা ফরজ বের করতে পারি কোনটা সুন্নত বের করতে পারি কোনটা ওয়াজিব বের করতে পারি যারা পারে না তাদের জন্য তাদের জন্য তাকলিদ করা মাঝাব মানা ফরজ জন্য মাঝাব মানা কি আমাদের না দুস্থদের সাহেব আমাদের সাহেবটা বাংলাদেশের না সৌদির না কোন দেশের বোঝা গেল সৌদিতে মাজাহাব চলে না আর আসতে গেল চলে কি চলে না এবার দুই নম্বর কিতাব দেখাচ্ছি যিনি সৌদি আরবের আমরণ বলবো যিনি সৌদি আরবের সৌদি সরকারের স্থপতি বলা হয় তাকে স্থপতি আপনি সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটি তিনশো ইউনিভার্সিটি হোক অম্বল কোরা ইউনিভার্সিটি হোক কিংবা মদিনা ইউনিভার্সিটি হোক যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো ফ্যাকাল্টিতে আপনি ভর্তি হন আপনাকে একটা কম্পালসারি আবশ্যকীয় সাবজেক্ট পার হবে সেই সাবজেক্টের নাম আল মামলাকাতুল ইসলামিয়া যেটা মূল ফল বিষয়বস্তু হল সৌদি আরবের রাষ্ট্রীয় ইতিহাস সৌদি আরবের রাষ্ট্রীয় ইতিহাস এটা পড়ানো হবে ওই বইটার মাঝে পরিষ্কার লেখা যে বর্তমান সৌদি সরকারের যার মাধ্যমে প্রতিষ্ঠিত সেই আধ্যাত্মিক গুরুর নাম হলো এই এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বুঝা গেল উনি ছোট আলো ছোট আলেন না স্থপতি বড় আলো করা করা ছোট আলেন এই নামটা আসলে আরেকটা কথা বলতে বলছে কিন্তু আমার সহে নাই এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বাংলাদেশের আলেম না সৌদি ছোট আলেম না বড় আলেম আরে খালি বড় নেই সবচেয়ে বড় সবচেয়ে এই শায়কের নামে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের আর কিছু দোস্ত আছে সাইডের দোস্ত দোস্তরা সারাদিন শুধু সিন্নির প্যাকেট নিয়ে ওরা এরকম দোস্ত আছে কি নেই তারা আরেক প্রান্তের দোস্ত ওই দোস্তরা আমাদের কমে আলেমদেরকে বলে যে হুজুরের সব ওয়াহাবি বলে না বলতেছে যে কমি এরা এমন ওহাবি ওহাবি এদের কাছ থেকে গরু কিনলে এদের দুধ খাওয়া কি পরিমাণ বিদ্বেষ ছড়ায় নির্বোধ করে মোহাম্মদ আব্দুল ওহাব সাথে অথচ আমাদের আকাবির শেখুল ইসলাম হুসাইন আহমদ রহমতুল্লাহ আলী তার লিখিত কিতাব নকশে হায়াত এবং আশিয়াব নকশে হায়াত তার লিখিত নিজের জীবনী আত্মজীবনী এবং হজরতের লেখা কিতাব আশিয়াব সাকিবের মাঝে তিনি পরিষ্কার ভাবে লিখেছেন কমপক্ষে দশটা আকিদাগত মতভেদ এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে কমে আলেন তথা ওলামায় জবন্দের আছে যে একটা আকিদার মতভেদ হইলে তো দল আলাদা হয়ে যায় যেই দলের সাথে প্রায় দশটার উপরে আকিদার ভিন্নতা আছে এর মানে ওয়াহাবি আমরা এক এর চেয়ে বড় জালিমি কথা আর কিছু হতে পারে আমি ওই ওইদিকে গেলাম না আমি শুধু এতটুকু বলে যাই শিরোনাম বলে যাই যারা আমাদেরকে ওয়াহাবি বলে এরাই প্রকৃত ওয়াহাবি এরাই আব্দুল ওয়াহাব নজদির প্রকৃত অনুসারী কারণ আব্দুল ওয়াহাব নজদি যখন তার নাম তো ছিল মোহাম্মদ তার নাম কি ছিল মোহাম্মদ তার নাম কি ছিল আমরা আন্দাজে কথা বলবো মানুষটা কিতাব আমাদের হাতে আছে লোকটার নাম মোহাম্মদ আব্বার নাম ছিল আব্দুল রহা আব্বার নাম কি এখন আব্বার নাম কি এখন ছেড়ে দুষ করলে বাপের ফাঁসি দেওয়া উচিত ছেড়ে দুষ করলে বাপের ফাঁসি দেওয়া উচিত তাহলে মাদার পূজার বিরুদ্ধে কবর পূজার বিরুদ্ধে সাহাবিদের কবরকে বুলডুজার দিয়ে ভেঙে ফেলার এই জঘন্য কাজ কে করছেন মোহাম্মদ কে করেছেন এই মোহাম্মদ বাবার নাম ছিল আব্দুল রহা মজার কথা হলো ছেলে যখন সৌর সরকারকে সামনে নিয়ে এই কাজগুলো তারা শুরু করেছেন মদরের বিরুদ্ধে কবরের বিরুদ্ধে মিলাদ কিয়ামের ভণ্ডামের বিরুদ্ধে যখন এই মোহাম্মদ আওয়াজ করেছেন তখন তার আব্বা আব্দুল ওহাব ছেলের উপরে ক্ষিপ্ত হয়ে ছেলেকে তেজ্যপুত্র করেছিলেন ছেলেকে কি করেছিলেন বুঝা গেল আব্দুল ওহাব ছেলের পক্ষে না বিপক্ষে পক্ষে পক্ষে এখন পক্ষ বিপক্ষের ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব বিপক্ষের ব্যক্তির নাম আর মোহাম্মদ কি কাজ করেছিল মাদার ভাঙছে কবর ভাঙছে মাদার কবর পূজার বিরুদ্ধে আওয়াজ করেছে জশ্নের জুলুসে ঈদে মিলাদুল নবীর নামের ভান্নামির বিরুদ্ধে আওয়াজ করেছে মিলাদ কিয়ামের শিরিক বিদাতের বিরুদ্ধে আওয়াজ করেছে যিনি করেছেন নাম তো মোহাম্মদ যিনি করেছেন নাম তো মোহাম্মদ আর এটা উল্টা আব্দুল ওয়াহাব নাম নেই তার আব্বা ডান তার ছেলেকে তেজ্য পুত্র করার মাধ্যমে পরোক্ষভাবে বোঝা যাচ্ছে বাবা আব্দুল ওয়াহাব যেন মিলাদের পক্ষে বাবা আব্দুল ওয়াহাব যেন কিয়ামের পক্ষে বাবা আব্দুল ওয়াহাব যেন জশ্নের জুলুসে ঈদে মিলাদ মিলাদুল নবীর পক্ষে বাবা আব্দুল ওয়াকাব যেন কবর পূজার পক্ষে বাবা আব্দুল ওয়াকাব যেন মনের পূজার পক্ষে বুঝেন বুঝেন যে ব্যক্তি যেই কাজ করে তার কাজের সাথে সমর্থন থাকলে তার নামের দিকে সম্বন্ধ করে লাভ হয় পরিষ্কার বোঝা গেল এই উপমহাদেশের ওলামায় যাবেন কবর পূজার বিরুদ্ধে বলে মাদার পূজার বিরুদ্ধে বলে পীর পূজার নামে মাজারে গিয়ে মান্নত করার বিরুদ্ধে বলে কষ্টে জুলুসের ঈদে মিলাদুল নবীর নামে ভণ্ডামির বিরুদ্ধে বলে এই ওলামায় দেওবন্দের কাজগুলো আরবের সেই মুহাম্মদের সাথে মিলে যায় মুহাম্মদের সাথে মিলে যায় সুতরাং যদি নাম দিতে চাও তাহলে এই উপমহাদেশের কৌমি আলেম ওলামায় দেওবন্দের নাম হবে মোহাম্মদী আর যেহেতু আব্দুল ওয়াহাব ছেলে মোহাম্মদ এই কাজগুলো করার কারণে ছেলেকে ত্যাজ্য পুত্র করেছে পরোক্ষভাবে বাবা মেয়াদের পক্ষে দাঁড়িয়েছে বাবা ক্যামের পক্ষে দাঁড়িয়েছে ও হাত ওই সমস্ত কাজের পক্ষে দাঁড়িয়েছে পরিষ্কার বোঝা গেল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে যেই সমস্ত বেরোধী পরকার লোকেরা যেই সমস্ত রাজনীতি পরকার লোকেরা যেই সমস্ত গাউসিয়া কমিটির নামে যেই সমস্ত ব্যক্তিরা নামাজ পূজার নামে কবর পূজার নামে দশটার জুলুসে ঈদে মিলাদুল নবীর নামে ফল্লামি করে বেড়ায় তাদের কাজটা আরামের সেই ওয়াহাবের সাথে মিলে যায় এই জন্য এই সমস্ত মিলাদ কিয়ামদারি দশমে জুলুসে ঈদে মিলাদুল নবীর ফল্লামিকারীরাই প্রকৃত ওয়াহাবি কিন্তু উদুর পিন্ডি বুদুর গায়ে চাপায় উদুর পিন্ডি বুদুর গায়ে ওয়াহাবি আমরা না হেরা ওয়াহাবি আমরা তো এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরুলের কিতাব আব্দুল সাদিয়া ফিল আকিবাতিন নজদিয়া কোন দেশের আলেম এখন না কোন কোন দেশের সুদা আলেম না বড় আলেম তাহলে লিখিত এই কিতাবের এক নম্বর খণ্ডের দুশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে লিখেছেন ونحن أيضا في الفروع على مذهب الإمام أحمد بن حنبل তিনি বলেন শুনুন এবং আমরা শাখাগত মাসাইলে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী চলে না আর কি চলে না হ্যাঁ। করতে পারেন মানেন মানেন বলেন কথা বলেন কারণ কারণ হলো আল্লাহ বলেছেন মিং বলে দিচ্ছে বলে দিচ্ছে মিং তোমাদের মাঝে মানো তাহলে ঝগড়া হবে একটু করে লিখেছেন চারটা মাঝাবের কোন একটা মাধ্যমের উপরে আমল করার জন্য বাধ্য করি কি করি বুঝা গেল সৌদিতে মাঝাব চলে না আর আসতে বলেন চলে কি চলে না শুধু তাই নয় যিনি সৌদি আরবের প্রধান মুস্তি ছিলেন নাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন কোন দেশের আলেম এখন না কোন দেশের ছোট মুফতি না বড় মুফতি ছোট মুফতি না বড় মুফতি ছোট মুফতি কোন দেশের মুফতি সৌদি আরবের প্রধান মুফতির কিতাব মজমুর ফতোয়া বিনবার এই কিতাবের চার নম্বর খন্ডের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা দিয়ে লিখেন মাজাহাবি হুয়া মাযহাবুল ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন আমি সৌদির প্রধান মুফতি বিনবাস আমার ফেকার ক্ষেত্রে মাধাব হলো ইমাম আহমদ বিন হাম্বলের মাধাব বোঝা গেল সৌদিতে মাধাব চলে না আরে ভাই চলে কি চলে না কিন্তু হানাফি মাঝহারের উপরে আমল হয় না কেন আল্লাহ কোরআনে বলেছেন কি পরিষ্কার বোঝা গেল যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশ আইসা বলে আমি সৌদিতে পাঁচ বছর ছিলাম দুবাইতে তিন বছর ছিলাম দাবিতে তিন বছর ছিলাম আমি সৌদির গণিতে গণিতে ঘুরেছি কোথাও তো মাঝহাব দেখি নাই বাঙালি হুজুরে মাঝহাব পাইল কই আরে কয় কি কয় সে এগুলো বলবে আমরা তাকে এক নাম্বার কথা বলবো বলবো তুমি একটা এক নম্বরের মূর্খ জাহেল সৌদি আরবের গ্রহণযোগ্য মুফতিদের কিতাব পড়ার যোগ্যতাই তোমার নেই আরো সহজ করে দিন আব্দুর রহমান আসুদাইস আমাদের বাইতুল মোকারমের ইমাম সাহ কুলজালার ইমাম বাইতুল্লাহর প্রধানতম ইমামের একজন তার জীবনী লিখে সার্চ আব্দুর রহমান আসুদাইস উইকিপিডিয়াতে তার জীবনী পাবেন পরিষ্কার লেখা আল মাযহাব আল হাম্বলি আব্দুর রহমান সুলাইফি সাহেব ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে অনুসারী চলে কি চলে না যেই ব্যক্তি বলবে না বুঝে যাবেন ওই লোকটা এক নম্বরের আর যদি বলে না না আমি মূর্খ কেন আমি তো মদিনা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়েছি পিএইচডি করেছি আমি শিক্ষিত শিক্ষিত দাবি করার পরেও যদি কোনো ব্যক্তি বলে সৌদিতে হাত চলে না বুঝে যাবেন ওই লোকটা এক নম্বরের মৃত্যু এক নম্বরে কি আমি তখন দেখাইলাম সৌদি বাংলাদেশের আলেম কোরআমার মাধাব মানেন মানেন না এদেশের প্রধানমন্ত্রী মাধাব মানেন না প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নামাজ ঈদের নামাজ তো অন্তত অন্তত ঈদের দিন টিভিতে লাইভ টেলিকাস্ট হয় হয় না তো রাষ্ট্রপতির নামাজ দেখবেন রাষ্ট্রপতি নামাজে হাত কি এই জায়গায় বাঁধবে নাবির নিচে এর মানে তিনি বলেন কি বলেন না এদেশের ওলামায় কাম এদেশের শিক্ষিত অধিকাংশ মানুষ এদেশের সাধারণ আগমন তহিন জনতা সবাই মাঝাব মানে বুঝেন বুঝেন বাইতুল্লাহ ইমাম মাঝাব মানে এবার আমি আপনাকে দেখাতে চাই আমার হাতের ছোট্ট বই বইটার নাম মুসলিম কি চার মজহাবের কোন একটি অনুসরণে বাধ্য এই বইটার যিনি সম্পাদনা করে বাংলাদেশ থেকে ছেপেছেন তার নাম আক্রমুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির বক্তা কোন টিভির বক্তা কোন টিভির প্রকাশনায় তৌহিদ পাবলিকেশন কোন প্রকাশনী আমাদের প্রকাশনা দুস্থদের আমাদের দুস্থদের প্রকাশনী থেকে দুস্থদের শায়খা অনুবাদ করে বইটা বের করেছে আমি এই বইটার বত্রিশ নম্বর পৃষ্ঠের একটু তিনি লিখেছেন আল কাদাফিল ইনসাফ গ্রন্থের সাহেব তকিউদ্দিন ইবনু তাইমিয়া বলেন ইবনু তাইমিয়ার নামে মিথ্যাটা যে ব্যক্তি কোনো নির্দিষ্ট ইমামের তাকলিফ করা ওয়াজিব বলে অর্থাৎ যে ব্যক্তি নির্দিষ্ট কোনো এক মাঝহাবকে অনুসরণ করে তাকে তওবা করানো হবে তাকে কি করানো হবে শুনতেছেন খেয়াল করতেছেন তাকে তওবা করানো হবে তবা করলে তো প্রাণে বাঁচলো অন্যথায় তাকে হত্যা করা হবে কি বললো যারা একটা মাঝাব মানে এদেরকে প্রথমে বলবে তবা করো তবা করলে প্রাণে বেঁচে যাবে না তবা করলে হত্যা করবে আপনি কি ভাবছেন আমি আফ্রিকার জঙ্গল থেকে আনছি আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিয়ে আসছি এটা বাংলাদেশের বই বাংলাদেশের পৃথিবীর আলোচকের সম্মানিত বাংলাদেশের রেজিস্টার প্রকাশনী তালহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বই ফ্রি বিতরণ করা হয় ফ্রি বিতরণ করা হয় কি ফতুয়া মাধাব মানো তো তবা করো এক মাধাব মানো তো তবা করো নতুবা এই লামার ভাবিরা বোম মারো আমি বললাম তারা নিজেরাই বলল হত্যা করা হবে কি করা শব্দ বললে এর প্রতিবাদ হবে কি বাক্যে বললে এর প্রতিবাদ হবে আমার ভাষা জানা নাই একটা স্বাধীন রাষ্ট্রে বসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বসে বই বের করে প্রতিবাদ দিচ্ছে যেই দেশে যেই দেশের অধিকাংশ মানুষ হাত পারে রাষ্ট্রপতি হাত পারে প্রধানমন্ত্রী হাত পারে আলেম কোরআন ভাগ মানে সেই বাংলাদেশে বই লিখে পটুয়া দেওয়া করতে হবে না করলে হত্যা করবে পরিষ্কার বোঝা গেল এই সমস্ত মাধাবিরাই বাংলাদেশে জঙ্গিবাদের প্রক্রিয়া শক্তিদের মাধ্যমেই দুই হাজার পাঁচ সালে বাংলাদেশের কৃষকপিনি জেলায় বাংলাবাড়ি শেখ আব্দুর রহমান এই নেতৃত্বে বাংলাদেশে করে আমাদের দেশের সহজ সরল মানুষকে মারা হয়েছে এর কারণ তাদের শেখের প্রতিভা মাধা পানলে তবা করতে হবে না করলে হত্যা করবে এই কারণেই এই সমস্ত ব্যক্তিরা মাঝে মাঝেই আমাদের দেশে বোম মেরে হানাফি মানুষকে মারে এই জন্য সতর্ক থাকতে হবে আমার সময় শেষ হয়ে গেছে আল্লাহ আমিন যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝে শুনে এই সমস্ত পেরকা থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন